মনের আমি লাগাম দেব উড়মে তোকে নিয়ে মাটির বুকে ঘর বাঁধব উড়মে তোর মনের আমি লাগাম দেব উড়মে তোকে নিয়ে মাটির বুকে ঘর বাঁধব আমি জিতেও হেরে যাব শুধু তোরই কারণে আমি জিতেও হেরে যাব শুধু তোরই কারণে উড়বে তুই শুধু ভালোবাসাবি দিস তুই শুধু ভালোবাসাবি দিস উড়বে তোর মনে আমি লাগাম দেব উড়বে তোকে নিয়ে মাটির বুকে তোর মনে আমি লাগাম দেব উড়ুবে তোকে নিয়ে মাটির বুকে ঘর বাঁধব আমি জিতে ওহের যাব শুধু তোরই কারণে আমি জিতে ওহের যাব শুধু তোরই কারণে উড়বে তুই শুধু ভালোবাসা দিস তুই শুধু ভালোবাসা দি তোর হাতে গোলা ফোটাবো গানের পরশে বসে দেব আটা যোচনা রাতে ফুলের বনে হারিয়ে যাব আমি সব পারবো শুধু ভালোবাসা দিস আমি জিতেও হেরে যাব শুধু তোর কারণে আমি জিতেও হেরে যাব শুধু তোর কারণে